আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে রিফাত অন্ধকর চ্যানেলে স্বাগত আসলে একটা বিষয় অনেক দিন ধরে অনেকেরই কোয়ারিজ থাকে যে ভাই আমি তো হাঙ্গেরিতে অ্যাপ্লাই করেছি আমি ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি যারা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি পেয়েছেন তাদেরকে অভিনন্দন কারণ আপনি জানেন না কত কষ্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কারণ আমি জানি আমি নিজে কতটা কষ্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অনেক হতাশ ছিলাম আসলে হতাশ হওয়ার কিছু নাই হাইগেরিয়ান কনসুলেট অফিস এখন মোটামুটি ফেব্রুয়ারি সেশনের জন্য মোটামুটি অলমোস্ট বলা যায় বন্ধ করে দিয়েছে কারণ ওদের এখন আর স্লট নেই অনেক কষ্টে যারা ফেব্রুয়ারি সেশনের জন্য পাননি হতাশ হওয়ার কিছু নাই আপনারা সব সকল ডকুমেন্টস রেডি করে রাখেন আপনি সেপ্টেম্বর সেশনের জন্য আপনি ইন্টারভিউ ফেস করবেন এই ধরনের একটা প্ল্যান রাখেন কারণ আপনি ওদের যে অ্যাপস থেকে বা ওদের যে ওয়েবসাইট থেকে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নেওয়া যায় সেটা এখন আপাতত বন্ধ আছে ওদের সার্ভার সমস্যার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পেমেন্ট প্রসিডিওর আপনি যে ভিসা অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট প্রসিডিওর আছে সেটা হচ্ছে নয় হাজার আশি রুপি এটা অনেকেই বলে না অনেকে জানেও না অনেকেই জানে না যে কত টাকা আসলে কাটে ওদের ইন্ডিয়ান রুপিতে নয় হাজার আশি রুপি কাটে এই রুপিটা হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে আর এই রুপিটা হচ্ছে পেটিএম পেটিএম আপনারা অনেকেই জানেন পেটিএম ইন্ডিয়ার একটা জনপ্রিয় পেমেন্ট মাধ্যম এই পেমেন্টের মাধ্যমে ওরা নেয় ওদের পজ মেশিনে নেয় ই কমার্স সাইট তো এইভাবে নেয় তো আমি এখন ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব বা ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের কি কি থাকতে হবে ভিসা ফি পেমেন্ট করার জন্য ওরা কিন্তু আপনাকে যখন একটা মেইল করবে আর এই বার্তাটা হচ্ছে যারা আসলে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাহলে তারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে ওই মেইলে লেখা থাকে বডিতে যে আপনাকে অবশ্যই ভিসা এবং মাস্টার কার্ড থাকতে হবে শুধু ভিসা এবং মাস্টার কার্ড থাকলেই হবে না সেই কার্ডটায় অবশ্যই ডুয়াল কারেন্সি অ্যান্ডোর্স করা থাকতে হবে এটা মাথায় রাখবেন আমি একটা বিষয় আপনাদের শেয়ার করব অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আদারওয়াইজ মিস করবেন মাস্ট বি মিস করবেন তো যেটা হয়েছে আপনার ভিসা এবং মাস্টার কার্ড থাকলেই হবে না এই কার্ডটা ডুয়াল কারেন্সি থাকতে হবে এবং আপনাকে এই কার্ডটা মাল্টি কারেন্সি যেটা আর কি থাকে সেটা থাকতে হবে এবং কার্ডটা যথেষ্ট অ্যান্ডোর্সমেন্ট করা থাকবে ডলার্স অ্যান্ডোর্স অ্যাক্টিভ করা থাকতে হবে আপনি অ্যান্ডোর্স করলেন ডলার্সটাকে আবার অ্যাক্টিভ করে রাখতে হবে তারপরে আপনাকে ই কমার্স সাইট যেটা আছে ই কমার্স সাইটটাও ব্যাংক থেকে হটলাইন থেকে ওপেন করে নিতে হবে অনেকেই হয়তো জানি না আমরা কিন্তু মানে যে যার মতো করে যে ভাই আমার তো ডুয়াল কারেন্সি কার্ড আছে আমি তো মানে গেছি আমি জানি না আমি তো জানি যে ডুয়াল কারেন্সি কার্ড থাকলেই হয়ে যায় কিন্তু না ভাই যারা জানেন না তাদের জন্য যারা জানেন তাদের জন্য অবশ্যই ধন্যবাদ আপনারা জানেন ভালো কিন্তু যারা জানেন না তারা অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ডটা নেবেন এন্ডোর্স করে নেবেন এন্ডোর্সটা অনলাইন থেকে অ্যাক্টিভ করে নেবেন আপনি এন্ডোর্স করার পরে আপনার ফরেন পার্টটা ওপেন করে নেবেন ফরেন পার্টটা ওপেন করার পরে ই কমার্স সাইটের জন্য আলাদাভাবে অ্যাক্টিভ করে নিতে হয় সেটা আবার ফোন দিয়ে অ্যাক্টিভ করে নেবেন আপনার কাজ শেষ আলহামদুলিল্লাহ আপনি প্রিপারেশন নিয়ে অ্যাম্বাসিতে গেলেন আপনার প্রথম পার্টটাই হচ্ছে রিটার্ন এক্সামটা দেওয়ার পরেই আপনাকে পেমেন্ট করতে বলবে আপনাকে কার্ডটা চাবে do you have any card do you have any card তো এই কোশ্চেনটা করার পরে আপনাকে বুঝে নিতে হবে আপনার ডুয়াল কারেন্সি কোনো কার্ড আছে কিনা সেটা জানতে চেয়েছে তারা সেই ডুয়াল কারেন্সি কার্ডটা দেবেন ইয়েস আই হ্যাভ দেন আপনি কার্ডটা পোলাইটলি দিবেন তাকে ওদের গ্লাস আছে গ্লাসের নিচ থেকে দিতে হয় কারণ ওরা অনেক ডিস্টেন্স নিয়ে কথা বলে তো আমি যেটা করেছি ঠিক আছে আমি আমার কার্ডটা শো করেছি আমার কার্ড আছে তো কার্ডটা শো করার পরে যেটা করতে হয় ওরা আপনাকে ও কার্ডটা ঢোকানোর পরে পজ মেশিন থেকে ওরা কত টাকা কী কী পারপাসে কি এভাবে এভাবে দিয়ে দেবে আপনাকে জাস্ট অ্যাজ লাইক আপনি রেস্টুরেন্টে গেলে যেমন পিন দেন আপনাকে পিনটা দিতে বলবে আপনি পিনটা দিয়ে দিবেন পিনটা দেওয়ার পরে অটোমেটিক একটা রিসিট আসবে এটা হচ্ছে নয় হাজার আশি রুপি কেটে নিয়েছে আপনাকে মাথায় রাখবেন নয় হাজার আশি রুপি বাংলাদেশের টাকায় প্রায় এক হাজার আটশো নব্বই বারো হাজার এগারো হাজার সাতশো আটশো নয়শো অ্যাজ লাইক বাংলাদেশের ডলার রেট কিভাবে কাটে বা রুপির সাথে কনভার্ট কিভাবে কাটে ওই প্রতিজনের রেট অনুযায়ী বা যেই ব্যাংকের কার্ড ওই ব্যাংকের রেট কত আছে সেই অনুযায়ী টাকাটা কাটবে তো এখন বলতে পারছি না আসলে কত টাকা এক্স্যাক্টলি কাটে আমার কেটেছিল এগারো হাজার আটশো পঁচাশি নিরানব্বই টাকার মতো তো এটা ডিপেন্ড করে আপনার প্রতিদৈনিকের ডলার রেটের উপরে অলরেডি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আপনি যেটা পরবর্তীতে করবেন এটা দেওয়ার পরে আপনি ইন্টারভিউ ফেস করলেন ইন্টারভিউ ফেস করার পরে যেই কোশ্চেনগুলো কমন সেই কোশ্চেনগুলো আপনি ফেস করবেন তবে কোশ্চেনগুলোর ব্যাপারে অবশ্যই আপনি অতিরিক্ত কোনো স্মার্টনেস দেখাবেন না এমন কোনো স্মার্টনেস আপনি দেখাবেন না যে স্মার্টনেসে সে বিরক্ত হয় আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাটা শেয়ার করি সেটা হয়েছে আমার পাশে আমি যখন রিটার্ন এক্সাম দিচ্ছিলাম ওখানে দুইজন মানুষ ঢুকাবে এক্সামে একজনের ইন্টারভিউ নিবে আর একজন রিটার্ন এক্সাম দিবে রিটার্ন এক্সাম দেওয়ার শেষ করে ইন্টারভিউ যাবে আরেকজন বের হয়ে যাবে আরেকজন ঢুকবে এইভাবে তো আপনি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যেমন বাংলাদেশে অনেক ব্যাংকের কার্ড আছে আমি জানি না এই ভিডিও করার পরে আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমার একটা ক্যান্ডিডেট আছে ফারুক ভাই নাম উনিও আমার সাথে অ্যাপ্লাই করেছিলেন বুদাপিস মেট্রোপলিটনে তো ওনার ছিল হচ্ছে আইবিবিএল এর যে একটা প্রিপেড কার্ড আছে আইবিবিএল এর prepaid card owner everything is okay তো এভরিথিং ওয়াজ ওকে মানে আপনার এন্ডোর্সমেন্ট ছিল ওনার যথেষ্ট ফান্ড ছিল ব্যাংকে ওনার ডুয়াল কারেন্সির পার্টটা যে ইয়াটা ছিল অ্যাক্টিভ করা ছিল তারপরে ওনার ই কমার্স সাইটটা অ্যাক্টিভ করা ছিল কিন্তু ফাইনালি উনি যখন পেমেন্ট করতে গেল ওনাকে শো করছে ইনসাফিসিয়ান ইনসাফিসিয়ান ফান্ড তো উনি আসলে খুবই হতাশ ওনার উনি একটু হতাশ ছিল যে ভাই এটা কেমনে কি তো আনফর্চুনেটলি আমি ওনাকে আমার কার্ডটা দিয়ে দিয়েছিলাম যে ভাই নিয়ে যান কোনো কারণে যদি মিস্টেক হয় তো এই জন্য আপনারা যেটা করবেন ব্যাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ওনাকে এবং ওনাকে চরমভাবে কথা শুনিয়েছে ওই কাউন্সিলর অফিস এবং এক কথা ওনাকে বের করে দিয়েছিল তো উনি পরে আমার কার্ডটা দিয়ে পরে আমি ওনাকে পিন কোড দিলাম যে ভাই এই ব্যাপার আমার কার্ডটা দিয়ে পেমেন্ট করে না উনি পেমেন্ট করার পরে ওনার কাজটা হয়েছে তবে এইখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনাকে যদি আপনার অল্টারনেট কার্ড না থাকে আর ম্যাক্সিমাম প্রিপেড কার্ড ফেল মারে কারণ এইটা ইন্ডিয়ান পজ আপনারা জানেন ইন্ডিয়ার ম্যাক্সিমাম পজে আমাদের বাংলাদেশি কার্ড ফেল মারে আপনারা নিজেরাও জানেন যে কোনো কার্ড আপনি বাইরে যাবেন ইন্ডিয়াতে ঘুরতে যাবেন দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই ফেস করে থাকেন এখন আপনি ইন্ডিয়াতে ট্রাভেলে গেলেন সেখানে সেই সমস্যা ফেস করতে পারলেন it's not for a big deal but আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি যখন একটা ওই জায়গায় যাবেন ওইখানে সেকেন্ড টাইম আপনাকে সুযোগ দেওয়াটা অনিশ্চয়তা অনেক কথা শুনিয়ে দিবে যে গেট গেট লস প্লিজ হ্যাঁ তো আপনাকে চলে যেতে হবে আপনার একদম ক্যারিয়ার নাই তো আমি আমার যেই দিনকে ইন্টারভিউ ছিল আমার আরেকটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে একটা ভাই টাঙ্গাইলে বাসা ওনার যেটা হয়েছে উনি মানে উনি জানিই না উনি একটা এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করেছে উনি জানিই না যে ওনার ইন্টারন্যাশনাল পেমেন্ট থাকতে হবে ফর পেমেন্ট পারপাস তো উনি পেমেন্ট পারপাস কার্ড না নিয়ে উনি চলে গেছে আপনার ইন্টারভিউতে এখন ওনাকে দেখে আমার খুব মায়া লাগছে যে কিন্তু একটা জিনিস মাথায় রাখেন একটা পার্সোনাল কার্ড আইডেন্টিফিকেশন দিতে হবে তাকে পিন নাম্বারটা দিতে হবে হ্যাঁ অনেক জায়গায় পিন নাম্বার ছাড়াও আপনার শুধুমাত্র বিভিন্ন তথ্য দিয়ে কার্ডের পেমেন্ট করে দেওয়া যায় রিজার্ভও করা যায় কিন্তু আমার ওনার পরিস্থিতিটা দেখে এতটাই খারাপ লাগছিল যে আসলে মানে আমি পুরো ইমোশনাল হয়ে গেছি যে আসলে কি করব পরে বাধ্য হয়ে আমি আমার কার্ডটা দিয়ে দিয়েছিলাম যে ভাই ঠিক আছে আপনি আমার কার্ড দিয়ে পেমেন্ট করেন উনি যদি আমাকে টাকা দিয়েছে বিকাশে বলছে ঠিক আছে ভাই আপনি আমার কার্ড দিয়ে পেমেন্ট করেন বাট এই ধরনের সিচুয়েশন আপনি যে পাবেন বা এই ধরনের লোকজন আপনার সামনে পড়বে এর কিন্তু গ্যারান্টি নেই আপনি যদি পেমেন্ট না করতে পারেন আপনাকে ওরা রিজেক্ট করবে ইনস্ট্যান্ট আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন মেইলের বডিতে লেখা ছিল যদি কোনো কারণে আপনার অ্যাপয়েন্টমেন্ট মিস হয় বা কোনো ডকুমেন্টস আপনার মিস হয় দেন আপনাকে রিশিডিউল করা কোনোভাবেই সম্ভব না কারণ তাদের হাতে স্লট নেই এই মুহূর্তে এবং আপনি নিজেরাও আপনারা নিজেরাও জানেন ইন্ডিয়ান অ্যাম্বাসিটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশ না ইন্ডিয়াটা না ইন্ডিয়া দেখে বাংলাদেশ দেখে নেপাল দেখে ভুটান দেখে ওরা কিন্তু বেশ কয়েকটা দেশের সরাসরি ওদের দেশে ফাইল চলে যায় বাংলাদেশের ফাইল কিন্তু ইন দিল্লিতে নয়াদিল্লিতে চলে যায় তো নয়াদিল্লিতে এত পরিমাণ ফাইল থাকে আদারওয়াইজ আপনারা নিজেরাও জানেন একটা স্টুডেন্ট ভিসার জন্য যারা সেপ্টেম্বরের অ্যাপ্লিক্যান্ট ছিল তারা আপনার এই রিসেন্টলি ভিসা পাইছে আবার অনেকে রিজেক্ট হয়েছে আল্লাহ ব্যাড লাক যার ব্যাড লাক তার ইয়া হয়েছে সে পেয়েছে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে যে এই রিজনগুলোর জন্য আমাদের অনেক লং প্রসেস লেগে যাচ্ছে তো এই সব ব্যাপার চিন্তা ভাবনা করে আমরা স মানে অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবেই যেন মিস না হয় অল্টারনেট কার্ড নিয়ে যাবেন এবং পোলাইটলি সেগুলো পেমেন্ট করার জন্য নিজেকে রেডি রাখবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই থাকুক যদি কোনো পেমেন্ট প্রসেসের ব্যাপারে সহযোগিতা লাগে কার্ড রিলেটেড কোনো সহযোগিতা লাগে যে ভাই কার্ড নাই কোনো সহযোগিতা লাগলে অবশ্যই কমেন্টস করবেন অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ধরনের তথ্য যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের জানানোর আর একটা ভিডিও দেওয়া আছে অলরেডি যে ইন্টারভিউতে কী কী কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো অলরেডি বলা আছে আরও একটা বিষয় আমি সাবজেক্ট ওয়াইজগুলো ভিডিও বানাবো যেমন যাদের ত্রিপলির সাবজেক্টের কীভাবে ইন্টারভিউ হয় সেই ধরুন ক্যান্ডিডেট দিয়ে ইন্টারভিউ করব তারপরে ত্রিপলির বা ইঞ্জিনিয়ারিং সেকশন মেডিকেল সেকশনের কী ইন্টারভিউ হয় কীভাবে রিটার্ন হয় তো এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তাহলে নতুন করে ভিডিও আসলে পাবেন বেলাইকনটি চাপিয়ে রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বাই বাই